ফরিদপুরে আছে একটি সুপার হিট থানা এখানে আইবেন যাইবেন খাইবেন ভরপুর ভালোবাসা পাবেন এদের সাথে পাঙ্গা নিবেন এমন মাইটা দিবে না সকাল বেলা মনে হইব সাতটা বাজে সন্ধ্যা হ্যাঁ ভাই এটার নামই সুপার হিট নগর কান্দা